তো ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ এত রাতে আসার জন্য হ্যাঁ তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় দিন পার্ট টু আমরা প্রথম পার্টে আমরা দেখেছিলাম কিভাবে প্রোফাইল গুলো রেডি করা হয় হ্যাঁ আমাদের কোর কন্ট্রিবিউশন শুরুর জন্য আমাদের কিছু প্রোফাইল প্রয়োজন হয় প্রথমত হচ্ছে ওয়ার্ড প্রেস ডট ওয়ার্জির একটা অ্যাকাউন্ট লাগবে তারপর হচ্ছে গিটহাবের একটা অ্যাকাউন্ট লাগবে তারপর হচ্ছে ওয়ার্ড প্রেস স্ল্যাক ওয়ার্কস্পেসে জয়েন করা হ্যাঁ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন কন্ট্রিবিউশন ডেতে কি হয় তারা এই কাজগুলো করতে অনেক টাইম চলে যায় হ্যাঁ এক ঘন্টার মতো সময় চলে যায় সবাইকে জয়েন করাতে স্ল্যাকে জয়েন করাতে তারপরে অ্যাকাউন্ট খুলতে হ্যাঁ তো আমরা চেষ্টা করেছি ওই কাজটি যেন আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে করাতে পারি একদম হ্যান্ডসন নতুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি এখানে তো যারা একদম নিউ কামার তাদের জন্য উপকার হবে আমি একটু স্ক্রিন শেয়ার করি আপাতত আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করলাম এটা হচ্ছে আজকে যারা নতুন আসছে তাদের জন্য বলা আমি হচ্ছে Nazmul Hasan Robin president developer WP developer আছে আমি এজেন্সিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর টিমে কাজ করছি আর আমার ওয়ার্ডপ্রেস ওয়ার্ড যে অ্যাকাউন্ট হচ্ছে রবিন ডব্লিউপি ডেভেলপার এবং টুইটারও আমাকে পাওয়া যাবে অ্যানাজার আন্ডারস্কোর এই অ্যাকাউন্টে তো আমরা এগুলো নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি ওয়ার্ডপ্রেস স্ল্যাগ আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্কশপের মেইন এজেন্ডা হ্যাঁ আমরা এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করব একটা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে পার্ট ওয়ানে সেটা হয়ে গেছে পার্ট টু আজকে এটা হচ্ছে আজকে হচ্ছে কোর ট্র্যাক ওয়ার্ডপ্রেস যেখানে তাদের গুলা ম্যানেজ করে হ্যাঁ ইস্যু ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ট্র্যাক সেটা নিয়ে আজকে মেনলি আলোচনা করব আর কালকে হচ্ছে আমাদের গিটহাব পিআর কিভাবে ক্রিয়েট করে আমরা ইস্যু ফিক্স করতে পারি সেটা নিয়ে কালকে আলোচনা করব সাথে একটা একটা ছোট একটা বাগ আমরা ফিক্স করার চেষ্টা করব হ্যাঁ যেটা গুড ফার্স্ট বাগ হচ্ছে যারা নিউ কামার তাদের জন্য একটা ক্যাটাগরি বানানো হয়েছে সেটা হচ্ছে গুড ফার্স্ট বাগ ওইটা আমরা চেষ্টা করব ফিক্স করার জন্য তো এগুলো আমরা গতকালে পার্ট ওয়ান এগুলো ছিল ওয়ার্ডপ্রেসের স্ল্যাক নিয়ে আমরা একটা ওভারভিউ দিয়েছি গতকাল কোন কোন চ্যানেল কি কাজ করে তারপর বিভিন্ন মিটিং নিয়ে আমরা কথা বলেছি কোন মিটিং এ কি হয় এগুলো গতকাল হয়েছে আজকে আমরা কথা বলবো মেক ওয়ার্ডপ্রেস মেক ওয়ার্ডপ্রেস এবং কোর ওয়ার্ডপ্রেস কোর নিয়ে হ্যাঁ তো শুরু করার আগে আমি একটু আবিদের কাছে যেতে যাচ্ছি আমরা আজকে যারা আসছে ভাইদের কিছু সবার যারা নতুন আসছে আজকে তাদের কিছু আমরা অরিজিন জানতে চাই বা ওয়ার্ডপ্রেস এর সাথে কাজ করার কিভাবে আমরা জাস্ট একটু ছোট একটা স্টোরি জানতে চাই হ্যাঁ যেহেতু আমাদের টাইম এক ঘন্টা মোটামুটি এনাফ টাইম আছে আমাদের আমরা শুরুতে কিছু আইস ব্রেকিং কিছু কথাবার্তা শুনতে চাই হ্যাঁ আবিদ শুরু করতে পারো আচ্ছা।, আচ্ছা যাই হোক আমি হচ্ছে আবিদ হাসান আমি হচ্ছে আজকের পর্বের কো হোস্ট হিসেবে আছি আর আমাদের গতকাল গত পর্বে আসলে আমরা যেটা শিখছিলাম যেটা একদম পুরো ওয়ার্ডপ্রেসের যে আসলে অ্যাকাউন্ট করাগুলো ওয়ার্ডপ্রেস জিতে তারপর সেখান থেকে স্ল্যাকে জয়েন করে এগুলো আমরা শিখছিলাম তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আসলে ওয়ার্ডপ্রেসের ইস্যুগুলো হচ্ছে ম্যানেজ করে কোড ট্র্যাকে আসলে কিভাবে ইস্যুগুলো ম্যানেজ করে তারপর হচ্ছে আমরা টিকেটে কিভাবে টিকেট গুলা ম্যানেজ হয় কিভাবে টিকেটের কিওয়ার্ড দেওয়া হয় তারপর হচ্ছে সেগুলোতে কিভাবে মাইলস্টোন সেট করে এগুলো সব সম্পর্কে আজকে জানবো তো রবিন ভাই আসলে এগুলো সব আমাদের দেখাবে আর এই তো আর আজকে যারা আসলে নতুন আছি তাদের হচ্ছে যদি কেউ তাদের অরিজিন ওয়ার্ডপ্রেস অরিজিন হিস্ট্রিটা শেয়ার করতে চায় তাহলে কেউ করতে পারে কেউ কি করবে অথবা সবাই আমরা জাস্ট পরিচয়গুলো একটু বলতে পারি হ্যাঁ, যারা আছি আজকে হ্যাঁ ওকে আমি আছি আমি লিংকন মিয়া আমি আর রবিন ভাই এবং আবিদ ভাই একই কোম্পানিতে জব করি ডাব্লিউপি ডেভেলপারে আছি আচ্ছা তো আমাদের এতটুকু অন্যরা তাদের মতামত বলুন আচ্ছা, মাহবুব ভাই আচ্ছা। আসসালামু আলাইকুম হ্যাঁ, আমি মাহবুব হাসান আমি ডাব্লিউপি ডেভেলপারে সাপোর্ট হিসেবে আছি thank you thank you Piya Pial আচ্ছা অনেকে হচ্ছে মনে হয় নাই অথবা মাইক্রোফোন মিউটেড আচ্ছা তো মঞ্জুর আলম তো মনে হয় গতকাল গত পর্বে ছিল আমাদের সাথে তাই না জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ তো হুম আমি মঞ্জুর আলম তো আমি বর্তমানে ভাইজার লিমিটেডে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি ওয়ার্ডপ্রেসের সাথে আসলে কাজ শুরু করা হয় দুই হাজার সতেরো পরে আঠারো শুরুতে আমার আমি আপনার বেসিক ওয়েব ডিজাইন শেখার পরে আমি আসলে চাচ্ছিলাম যে যে কোনো একটা জবে প্লেস হওয়ার জন্য ডিপ্লোমার পরে আর কি ডিপ্লোমার পরে তো আমার এক ফ্রেন্ড আমাকে ইনফর্ম করে যে আসলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট থিম ডেভেলপমেন্টটা ভালো করে শেখ তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি আসতে জবে সুইচ করতে পারবে আচ্ছা। তো ওর সুবাদে আসলে আজ প্রফেশনালি আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি এই আচ্ছা। মোটামুটি তিন প্লাগইন নিয়ে কাজ করি হ্যাঁ, পার্সোনালি আর কি ওকে দুটো থিম আছে এবং তিনটা প্লাগইন আছে তিনটা এই এখন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস করে কিভাবে কন্ট্রিবিউট করব এই নিয়ে এটাকে শেখা আসলে শেখার শিখতে যাচ্ছি এই আচ্ছা, এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাদের আমি গত মিট অবশ্য বলতে চাইছিলাম যে আসলে যে এইভাবে সেশন গুলা যদি আমাদের বাংলা কমিটির জন্য মানে এরকম সেশন গুলো খুবই কম নাই বললেই চলে আপনারা শুরু করছেন আপনাদের ধন্যবাদ হ্যাঁ এই থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমাদের এই সেশনগুলো আসলে ওয়ার্ডপ্রেস টিভিতেও হচ্ছে পাবলিশ হবে তো কেউ যদি হচ্ছে তারা পরবর্তীতে কোনো পার্ট যদি একটু মিসও করে যায় তা সেই ওয়ার্ডপ্রেস টিভি থেকেও আসলে সেগুলা দেখে নিতে পারবে এন্ড পজ করে বা স্টপ করে সেখান থেকে দেখে নিয়ে আমাদের একদম সবকিছু শিখতে পারবে তো এটাই তো সো রবিন ভাই তো আজকে আমরা তাহলে শুরু করি ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আচ্ছা আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস কোর ট্র্যাক নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ তার আগে আমি কিছু হালকা একটু ব্রিফ দিয়ে দেই মেক ওয়ার্ডপ্রেস কি মেক ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট জি যারা ম্যানেজ করে তারাই হচ্ছে মেক ওয়ার্ডপ্রেস হ্যাঁ মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হচ্ছে মেক ডট ওয়ার্ডপ্রেস ডট জি এখানে ওয়ার্ডপ্রেস ডট ওআরজির যত টাস্ক আছে বা যাই আছে সবকিছু এই ওয়েবসাইটেই সবকিছু ম্যানেজ হয় হ্যাঁ এই ওয়েবসাইট আমরা কি পাবো বিভিন্ন নোট পাবো তারপর বিভিন্ন টিমের সাইট গুলা পাবো তাদের মিটিং নোট পাবো সবকিছু এখানে পাবো ডিসকাশন হ্যাঁ? পাবো আচ্ছা আমি মানে গতকাল এটা বলেছি যে ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট ওআরজি দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে পেইড সার্ভিস হ্যাঁ এটা হচ্ছে অটোমেটিকের এখানে আমরা পেইড হোস্টিং নিতে পারি কিন্তু ওয়ার্ডপ্রেস ডট জি হচ্ছে ওপেন সোর্স এটা হচ্ছে সিএমএস হ্যাঁ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো আমরা মূলত ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতেই কাজ করি বা কন্ট্রিবিউট করি আচ্ছা মেক মেক ওয়ার্ডপ্রেস বললাম আর পি টু হ্যাঁ পি টু এবং হচ্ছে ট্র্যাক ট্র্যাকটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস যেখানে টাস্ক ইস্যুগুলো ট্র্যাক ট্র্যাক করে ইস্যু ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যারটার নাম হচ্ছে ট্র্যাক ট্র্যাক ট্র্যাক মোটামুটি ভালো একটা সফটওয়্যার যেটাতে আমরা ইস্যু ট্র্যাক করতে পারি হ্যাঁ যদি আমরা নিজেদের জন্য ট্রেলো বা জিরো অন্যগুলো ইউজ করি কিন্তু ট্র্যাকটাও মোটামুটি ভালো একটা সফটওয়্যার আচ্ছা, আরেকটা হচ্ছে পি টু হুম পি টু পি টু নিয়ে আমার অনেক কনফিউশন ছিল তো এটা পিট আমরা যদি মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজির সাইটে যাই বিভিন্ন ব্লগ পোস্ট আমরা দেখতে পাবো কি পি টু এই পি টু ওয়ার্ডটা আমরা খুব পাবো পি টু মানে হচ্ছে মেনলি তেমন কিছু নেই এটা হচ্ছে মেক এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজির যতগুলো সাইট আছে সাব ডোমেন বা মেন ডোমেন তারা যে থিমটা ইউজ করে এটাকে বলে পি টু হ্যাঁ তো তারা বিভিন্ন ব্লগ পোস্টে বলে কি পি টু যেমন পি টু সাইট মানে হচ্ছে জাস্ট সাইডটাকে ব্লক সাইডটাকে তারা পিটু বলে শর্ট হ্যাঁ? থিমের নাম অনুযায়ী তারা বলে আমরা পিটু কথা দেখলে বুঝে নেবো এটা আসলে কিছু না এটা থিমের নাম যেমন মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি এটার আন্ডারে অনেকগুলো সাইট আছে হ্যাঁ আমরা প্রত্যেকটা টিমের একটা একটা করে সাইট আছে সো আমরা ওগুলো দেখবো আর হচ্ছে ট্র্যাক ট্র্যাক নামে কথা বলবো ট্র্যাকে আসার আগে আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট যারা প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস ডট ওআরজি কে ডেভেলপ করে যাচ্ছে নেক ডট ওয়ার্ডপ্রেস ডট জি এখানে শুরুতে আমরা দেখবো কি এখানে বিভিন্ন টিম আছে টিমের একটু শর্ট ডিসক্রিপশন আছে কারা কি নিয়ে কাজ করে ওয়ার্ডপ্রেস ডট ওআরজির জন্য হ্যাঁ প্রথমত দেখতে পাচ্ছি আমরা কোর টিম তারা কোর ডেভেলপমেন্ট করে ডিজাইন টিম ডিজাইন নিয়ে কাজ করে তারপর মোবাইল অ্যাক্সেসিবিলিটি পলিগ্লটস পলিগ্লটসটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য তারা ডেডিকেটেড কাজ করে হ্যাঁ ট্রান্সলেশন সফটওয়্যারটাই মূলত পলিগ্লটস নামে পরিচিত ওই ওইখান থেকে আসছে সাপোর্টের জন্য সাপোর্ট টিম আছে একটা ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি তারা সবকিছু সাপোর্ট রিলেটেড সবকিছু তারা ম্যানেজ করে থাকে তারপর ডকুমেন্টেশন থিমস প্লাগইনস কমিউনিটি বিভিন্ন টিমের ডিটেলস আমরা এখানে পাবো আমাদের যদি কোনো ইন্টারেস্ট থাকে কোনো টিমে কন্ট্রিবিউট করার আমরা সেখানে গিয়ে কন্ট্রিবিউট করতে পারি যেমন এখানে আছে ট্রেনিং টিম হ্যাঁ ট্রেনিং টিম হচ্ছে আমরা আজকে যে আলোচনা যে ওয়ার্কশপটা নিচ্ছি এটা হচ্ছে ট্রেনিং টিমের আন্ডারে ওয়ার্কশপটা হচ্ছে হ্যাঁ তাদের সাইট হচ্ছে learn dot WordPress dot org আমি যদি চাই যে ট্রেনিং টিমে আমি কন্ট্রিবিউট করতে চাই বা তাদের সম্পর্কে জানতে চাই তো আমি ট্রেনিং এ ক্লিক করলে এখানে চলে আসি হ্যাঁ লিঙ্কটা হচ্ছে make dot WordPress dot org slash training এইটা নিজে আলাদা একটা সাইট হ্যাঁ এটার থিম থিমের নাম হচ্ছে পি টু থিম সেই ট্রেনিং স্ল্যাশ ট্রেনিং এ যখন আসি এখন এখানে বিভিন্ন ধরনের আমরা post meeting notes meeting agenda এগুলো সবই হচ্ছে ট্রেনিং টিমের কাজ এবং প্রত্যেকটা টিমের শুরুতেই উপরে আমরা কি পাবো এমন একটা ইন্ট্রোডাকশন একটা সেকশন পাবো যেখানে বলা থাকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি হ্যাঁ বিশেষ করে আমরা যদি ট্রেনিং টিমে কন্ট্রিবিউট করতে চাই এখানে আমি ইনফরমেশন গুলো পাবো হ্যাঁ, যেমন জয়েন আওয়ার টিম তারপর স্প্রিন্টস তাদের কাজগুলা গিটহাবে স্প্রিন্টস আকারে আছে গ্যাট স্টার্টেড আমরা কন্ট্রিবিউশন শুরু করার জন্য এখানে যেতে পারি অথবা তাদের স্ল্যাকের চ্যানেলের লিঙ্ক এখানে গেলেও তারা ডিটেলস বলা থাকবে কিভাবে আমরা কন্ট্রিবিউশন শুরু করতে পারি হ্যাঁ। আমরা গেট স্টার্টেড পরে পরে ওইভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি হ্যাঁ। যেমন আমরা নোট নিয়েও কন্ট্রিবিউট করতে পারি তারপর টেস্ট করতে পারি হ্যাঁ রিভিউ করতে পারি বিভিন্ন ওয়ে আছে কন্ট্রিবিউট করার আমার ডেভেলপমেন্ট ছাড়াও আমি কন্ট্রিবিউট করতে পারি এটা হচ্ছে মেইন কথা এই আমি যদি আমার হোম পেজে যাই এখানে প্রত্যেকটা টিমের জন্য একটা করে সাইট ডেডিকেটেড সাইট আছে তারা ওই সাইটটা তাদের টিমের জন্য ইউজ করা হয় হ্যাঁ যেমন এই কোর টিমের সাইট হচ্ছে এটা তো এই ক্ষেত্রে হচ্ছে slash core make dot WordPress dot org slash core core টিমের সাইটের শুরুতে যেটা পেন্ট পোস্ট এটা হচ্ছে কি bug scrub schedule bug scrub নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি বাক্স স্ক্রাব হচ্ছে বাঘগুলা আমরা বাঘগুলা নিয়ে ডিসকাস করা হয় একটা মিটিং এ এক ঘন্টার মিটিং সেখানে একটা একটা ধরে ইস্যু ধরা হয় এবং জিজ্ঞেস করা হয় এটার জন্য আমরা কি করতে পারি হ্যাঁ? তখন সবাই সেখানে কমেন্ট করে যে কি করলে আমরা তাড়াতাড়ি টিকিটটা ক্লোজ করতে পারবো সেটা হচ্ছে মেন গোল যে বাগ স্ক্রাব প্রতি উইকেই হয় বাক্স স্ক্রাব দুইজনে আপাতত একজন হচ্ছে জেবি আরেকজন হচ্ছে চয়ন হ্যাঁ? চয়ন ভাই হচ্ছে বাংলাদেশের তো এই গুলো আমরা যে কেউ নিতে পারি আমরা জাস্ট তাদেরকে তাদেরকে জানালে তারা আমাদেরকে অ্যাড করে দিবে এটা হচ্ছে কুরের কুর সম্পর্কে বিভিন্ন পোস্ট গুলো আমরা এখানে পাই হ্যাঁ দেখতে পাই এই হচ্ছে মেন কথা আমরা প্রত্যেকটা সাইটের উপরে আমরা সেকশন পাবো যেখানে বলা থাকবে কোথায় কিভাবে কন্ট্রিবিউট করতে হয় এখানে বলা আছে কি যে আমি যদি একটা বাক পেয়ে থাকি কিভাবে ক্রিয়েট করব লিংক দেওয়া আছে এখানে হ্যাঁ কিভাবে কন্ট্রিবিউট করব বলা আছে তারপর গুড ফার্স্ট বাগ যারা আমরা নিউ কন্ট্রিবিউটর তাদের জন্য এই এই ক্যাটাগরির ইস্যুগুলো আমরা ফিক্স করতে পারি হ্যাঁ? তো সব ধরনের ইনফরমেশন গুলো আমরা উপরেই পাবো হ্যাঁ? প্রত্যেকটা সাইটের এটা গেল আমার মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজির ব্রিফ তারপরে তারপর হচ্ছে এই কোর টিমটা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের কোর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে হ্যাঁ ওয়ার্ডপ্রেস কোর ডেভেলপমেন্টের ইস্যুগুলো ম্যানেজ করা হয় কোর ট্র্যাক হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ট্র্যাক ইউআরএলটা হচ্ছে Trac dot WordPress dot org এটার আন্ডারে কোর টিম ওয়াইজ তারা বিভিন্ন ট্র্যাক থাকে হ্যাঁ ট্র্যাক যেমন কোরের জন্য এই সাইটটা যদি আমি অন্য একটা কিছুর জন্য যাই যেমন মেটা মেটা টিমের জন্য ট্র্যাক হচ্ছে এটা হ্যাঁ প্রত্যেকটা টিমেরই একটা করে ট্র্যাক ইউআরএল থাকে এখানে সো আমাদের কনসেন্ট্রেশন হচ্ছে কোর কোর ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কাজ সো এটা হচ্ছে কোরের ট্র্যাক হ্যাঁ এখন কোর ডেভেলপমেন্টটাকে তারা ওয়ার্ডপ্রেস কোরকে তারা বিভিন্ন পার্টে ভাগ করে রাখছে হ্যাঁ ওই পার্টগুলোকে বলা হয় কম্পোনেন্ট পুরো ওয়ার্ডপ্রেসে অনেকগুলা কম্পোনেন্ট আছে আমরা যদি যাই মেক ডট ওয়ার্ডপ্রেস ডট জি স্ল্যাশ কোর স্ল্যাশ কম্পোনেন্ট এখানে আমরা কম্পোনেন্টের ডিটেলস পাবো অথবা কোর ট্র্যাকের উপরে যে কম্পোনেন্টস আছে এখানে ক্লিক করলে আমরা এই পেজে আসবো হ্যাঁ কম্পোনেন্টস পেজে কম্পোনেন্টস পেজে আমরা কি দেখতে পাই ওয়ার্ডপ্রেসের কোরের যতগুলা কম্পোনেন্ট আছে এখানে সবগুলা লিস্ট এখানে দেয়া আছে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন বুটস্ট্র্যাপ অথবা অ্যাসেট লোডিং এটা আরেকটা হচ্ছে বিল্ড তারপর হচ্ছে বান্ডেল থিম হচ্ছে যতগুলা থিম ওয়ার্ডপ্রেসের সাথে আসে সবগুলা থিম রিলেটেড ইস্যুগুলা এই কম্পোনেন্টের আন্ডারে হ্যাঁ তারপর হচ্ছে comment database editor export feeds বিভিন্ন কম্পোনেন্ট অ্যাভেলেবল হ্যাঁ জেনারেল কম্পোনেন্ট হেল্প অ্যাবাউট তারপর এখানে আরেকটা আছে লগ ইন রেজিস্ট্রেশন এই যে তো এই প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে বিভিন্ন এখানে রিপোর্ট আছে হ্যাঁ? কোনটাতে কতগুলো টিকিট অ্যাভেলেবল এতগুলো টিকিট লাস্ট সেভেন ডেতে আরো একটা টিকিট অ্যাড হওয়ার পর এটা কি হলো খুব রেড অ্যালার্ট দিচ্ছে যে এটা কন্টিনিউয়াসলি বাড়তে আছে হ্যাঁ কমতেছে না টিকিট কোনো রিপ্লাই কয়টা আছে এগুলো দেখায় মেইনটেনার মেইনটেনার হচ্ছে যারা এই কম্পোনেন্টটা নিয়ে ডেডিকেটেড কাজ করে মেনটেন করে মেজর ডিসিশনগুলো তারা নিয়ে থাকে সো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কম্পোনেন্টের মেনটেনার লিস্ট এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আমরা আমাদের আসিফ ভাইয়াকে দেখতে পাচ্ছি এক্সপোর্ট নিয়ে উনি মেনটেন করেন মেনটেনার বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে অনেকে মেনটেনার হিসেবে আছে এখানে হ্যাঁ তো অনেকগুলা কম্পোনেন্টেই ব্ল্যাঙ্ক তাদের কোনো মেনটেনার নাই তো আমিও রিসেন্টলি যোগাযোগ করেছি যে আমি একটা মেনটেন করতে চাই হ্যাঁ অলরেডি এটা গতকাল মিটিং কথা হয়েছে আশা করি এটা মেনটেনার হিসেবে খুব তাড়াতাড়ি এটা আমার লিস্ট চলে আসবে এখানে আমি হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশনের মেনটেনার হিসেবে আমি অলরেডি অ্যাপ্লাই করেছি হ্যাঁ তো আশা করি এখানে আমার নাম দেখা যাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কম্পোনেন্টগুলোর এখানে আমরা পাই আমরা যদি খুব আমাদের যদি কোনো সমস্যা বা কোনো মেজর কোনো কোশ্চেন থাকে আমরা কম্পোনেন্ট স্পেসিফিক মেনটেনারদেরকে আমরা নক দিতে পারি হ্যাঁ পিং করতে পারি তারা আমাদেরকে হেল্প করবে এভাবে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কম্পোনেন্ট আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু একটু আগে দেখলাম ওয়ার্ডপ্রেসে অনেকগুলো টিম আছে হ্যাঁ core team design team mobile team এটা মেক ডট ওয়ার্ডপ্রেসের হোম পেজে দেওয়া আছে প্রত্যেকটা টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার তো কারো না কাউকে লাগবে আমি কাকে নক দিব আমি যদি ডিজাইন টিমে একটা কিছু দেখতে চাই বা কোনো কিছু জানতে চাই ডিজাইনের কাকে নক দিব হ্যাঁ ডিজাইন চ্যানেল আছে অবশ্যই এবং তাদের প্রত্যেকটা টিমের একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকে র্যাপস একজন বা দুইজন করে থাকে হ্যাঁ এটা হচ্ছে আমরা এটা মূলত গুগল করে এখানে আসছে আমি হচ্ছে মেক সাইটের slash update slash team reps হ্যাঁ এখানে তো এখানে প্রত্যেক কারেন্টলি প্রত্যেকটা টিমের র্যাপস রিপ্রেজেন্টেটিভস কারা তাদের লিস্ট এখানে দেয়া আছে হ্যাঁ তারাই মূলত মেজর ডিসিশনগুলো নিয়ে থাকে অথবা নোট টেকিং বা সবকিছু মূলত তারাই ম্যানেজ করে তো খুব আর্জেন্ট কিছু হলে আমরা ওই অনুযায়ী তাদেরকে নক দিতে পারি বা তাদেরকে ইনফর্ম করতে পারি হ্যাঁ এবং এগুলো প্রতিনিয়ত আপডেট হয় সবাই ভোট দিয়ে সিলেক্ট করে কে কোন টিমের রিপ্রেজেন্টেটিভ হবে হ্যাঁ থিমস রিলেটেড কেউ যদি থিম আপলোড করার পর রিজেক্ট হতেই থাকে বা কোনো ইস্যু হয় কোনো কোশান থাকে আমরা এখানে তাদেরকে নক দিতে পারি হ্যাঁ কাপ ল্যাগ এবং ইয়া সবাইকে নক দিতে পারি আমরা WordPress TV training training training এর জন্য আমাকে এই দুজন খুব হেল্প করেছে রিসেন্টলি ওয়ার্কশপ গুলো নেওয়ার জন্য এই হচ্ছে আমার টিম র্যাপস কম্পোনেন্ট এবং get involve make WordPress this site হ্যাঁ এটা গেল একটু ব্রিফ আমি এখন কোড ট্র্যাকে যাবার আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা আবিদের কাছে যাই একটু জিজ্ঞেস করতে পারি আচ্ছা হ্যাঁ রবিন ভাই তো আসলে অনেক কিছুই দেখাই ফেললো আমাদের এই সবগুলা টিমের আসলে কোনটার কি কাজ তো এটা নিয়ে হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আস্ক করতে পারি আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি ইন ফিউচারে ট্রেনিং এর সাথে সম্পৃক্ত হতে চাই বা ট্রেনিং এ কোনো সেশন নিতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে প্রসেস করব বা কার সাথে যোগাযোগ করব এই বিষয়গুলো একটু আচ্ছা এখন উত্তরটা আমি দিচ্ছি ট্রেনিং টিম ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে তারা learn dot learn dot WordPress dot ওয়ার্ডজি এই সাইটে যতগুলো রিসোর্স তারা অ্যাড করতে পারে সেটা তাদের জন্য ভালো ওয়ার্ডপ্রেস কমিউনিটির জন্য ভালো তারা এনকারেজ করছে অবশ্যই ইংলিশ কন্টেন্ট ভালো ইংলিশ কন্টেন্ট অ্যাভেলেবল থাকেও কিন্তু তারা এনকারেজ করে লোকাল লোকালাইজ কন্টেন্ট গুলো তারা যদি পায় তারা খুব হ্যাঁ, খুব এনকারেজ করে তারা হ্যাঁ সো আমরা যদি কেউ যদি বলি যে আমরা ওয়ার্কশপ নিব এবং সেটা বাংলায় নিব তারা খুবই এনকারেজ করবে এবং অ্যাপ্রুভও করবে সাথে সাথে হ্যাঁ সো তার জন্য আমাদের লার্ন ওয়ার্ডপ্রেসের যে স্ল্যাক চ্যানেল আছে ট্রেনিং সেখানে আমরা পোস্ট দিতে পারি যে আমি একটা ওয়ার্কশপ নিতে চাই কার সাথে কন্ট্যাক্ট করবো বা কিভাবে প্রসিড আগাবো হ্যাঁ আমরা ওখানে পোস্ট করতে পারি অথবা আমরা যে একটাকে দেখলাম যে টিম র্যাপস টিম রিপ্রেজেন্টেটিভ যারা আছে তিনজন সেই তিনজনের যে কাউকে আমরা নক দিতে পারি হ্যাঁ তাদেরকে ডিএম করতে পারি সেখানে পূজা কুটনি এবং আরেকজন আছে তিনজন তো ওইভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারাই ডিসকাস করবে টপিক নিয়ে তারপরে ওই অনুযায়ী তারা আমাদেরকে হেল্প করবে হ্যাঁ ওয়ার্কশপগুলো নিতে মোটামুটি আমরা যদি তাদেরকে বলি আমরা নিতে চাচ্ছি তারা ওইভাবেই কন্ট্যাক্ট করে এগুলা ক্রিয়েট করে দিবে ওয়ার্ডপ্রেসের জুম অ্যাকাউন্ট দিয়ে দেবে এবং পরবর্তীতে আমরা এগুলো রেকর্ড করে ডব্লিউপি টিভিতেও পাবলিশ করতে পারবো হ্যাঁ সো এইভাবে আশা করি এভাবে আমরা করতে পারবো হ্যাঁ পরবর্তী সমস্যা হলে আমরাও হেল্প করতে পারবো ভাইয়ার কি কোশ্চেন কি ক্লিয়ার আনসার জি ভাইয়া ওকে ভাইয়া থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আমি একটু কন্টিনিউ করি এখন আচ্ছা আমরা আমরা তাহলে কোর ট্র্যাক নিয়ে আলোচনা করব কোর ট্র্যাক এবং আচ্ছা আমাদের কি কি দেখবো এখানে কোর ট্র্যাক দেখবো ticket keywords component overview okay আচ্ছা গুড ফাস্টব্যাক তো আমি অলরেডি বলে ফেলছি এটা হচ্ছে নিউ কামারদের জন্য খুব ইজি কিছু ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরি নাম হচ্ছে গুড ফাস্টব্যাক ওই ক্যাটাগরি ধরে আমরা টিকিটগুলো ফিল্টার করতে পারি দেন একটা একটা ধরে আমরা আগাতে পারি হ্যাঁ আর কোর ট্র্যাক কোর ট্র্যাকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইস্যু ট্র্যাকিং সফটওয়্যার হ্যাঁ ইস্যু ট্র্যাকিং সিস্টেম এখানেই সব ইস্যুগুলো এখানে থাকে এখানে তারা ক্লোজ করে রাখে এইসব টিকিট গুলা কখনো ডিলিট করে না হ্যাঁ সবগুলো ক্লোজ থাকে অথবা রি প্রয়োজনে রি ওপেন করে সো সব আমরা সবকিছু ডকুমেন্টেড থাকে এগুলো পরবর্তীতে কাজেও দেয় আর টিকিট কিওয়ার্ডস এবং কম্পোনেন্ট ওভারভিউ এগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা, আমরা একটু যাই আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের ট্র্যাকের ইউআরএলটা হচ্ছে core dot trac dot WordPress সবগুলা ট্র্যাকের ইউআরএল মূলত ট্র্যাক ডট আর তার আগে হচ্ছে টিম ওয়াইজ তারা সাবডোমেন একটা বানিয়ে দিচ্ছে এখানে এখন আমরা যদি একটু টিকেট যদি একটু চেক করি টিকিট গুলোতে আসলে কি আছে না এখানে বিভিন্ন ধরনের টিকিটের লিস্ট এখানে আছে আমরা যদি দেখি যে আমরা টিকিট গুলো ফিল্টার করতে পারবো হ্যাঁ এখানে ফিল্টার করা আছে অনেক কিছু যেমন আমরা যদি যদি লেটেস্ট টিকিট দেখতে চাই লেটেস্ট অর্ডার অনুযায়ী সেক্ষেত্রে আমরা এখানে যেতে পারি অথবা একটিভ টিকিট যেগুলোতে এখন এই মুহূর্তে কাজ হচ্ছে যেগুলো আসলে ক্লোজ হয় নাই বা হোল্ড করা নাই সেগুলোর লিস্ট আমরা এখানে পাবো ট্র্যাকের টাইমলাইন পাবো যেখানে ইস্যুগুলো কবে কয়টা ইস্যু ফিক্স হয়েছে এগুলো আমরা এখানে ট্র্যাক টাইমলাইন দেখতে পারি হ্যাঁ তারপর হচ্ছে মাইলস্টোন মাইলস্টোন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন ওয়ার্ডপ্রেসের প্রতিটা ভার্সন ওয়াইজ একটা করে মাইলস্টোন সেট করা হয় হ্যাঁ ওয়ার্ডপ্রেসে যেটা রিলিজ হবে নেক্সট সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান তো সিক্স পয়েন্ট ওয়ানের জন্য যতগুলো টিকিট ছিল সবগুলোর মাইলস্টোন হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ওই মাইলস্টোন ধরে ধরে তারা টিকিটগুলো কাজ করে করে দেন ফিক্স করে হ্যাঁ যদি কোন টিকিটগুলো শুরুতে থাকে ফিউচার রিলিজ দেন যদি মনে হয় যেটা মাইলস্টোন দিতে হবে নেক্সট রিলিজে দিতে হবে তাহলে তারা মাইলস্টোন সেট করে দেয় হ্যাঁ সিক্স পয়েন্ট ওয়ান বা সিক্স পয়েন্ট টু ওই অনুযায়ী আমরা টিকিটগুলো ফিল্টার করতে পারি হম তারপর আমি আমার নিজের টিকিটগুলো এখানে দেখতে পারি আমি যদি কোনো টিকিটে কমেন্ট করে থাকি পার্টিসিপেট করি সেক্ষেত্রে তাদের লিস্ট এখানে দেখতে পাই আমি যদি কোথাও কোনো টিকিটে প্যাচ দিয়ে থাকি বা গিঠা পিয়ার দিয়ে থাকি সেই লিস্টগুলো আমি এখানে দেখতে পাবো তারপর হচ্ছে টিকিটের রিলিজ এখন নেক্সট মেজর রিলিজ এটা এটা হচ্ছে আপডেট হয় প্রতিদিন এখন তো নেক্সট এখন নেক্সট মেজর রিলিজ হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান পরবর্তীতে এখানে থাকবে কি সিক্স পয়েন্ট টু থাকবে নেক্সট মাইনর লিস্ট আমরা এখানে গেলে দেখতে পাবো তাদের টিকিটের লিস্ট আমরা এখানে দেখতে পাবো আমি যদি সিক্স পয়েন্ট ওয়ানে যাই সিক্স পয়েন্ট ওয়ানের এই মুহূর্তে যতগুলো টিকিট আছে সবগুলো লিস্ট আমি এখানে পাবো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে তিনটা মাত্র টিকিট বাকি আছে হ্যাঁ যেহেতু ওয়ার্ডপ্রেস রিলিজ হয়ে যাবে আগামী মঙ্গলবার এক সপ্তাহ তো সব টিকিট ক্লিয়ার হ্যাঁ এগুলো হচ্ছে অন্য কিছু যেমন অ্যাবাউট অ্যাবাউট পেজের ডিজাইন বা ব্যানার আপডেট করা এই ধরনের কিছু কাজ হ্যাঁ আমরা এইভাবে টিকিট গুলা আমরা ফিল্টার অনুযায়ী টিকিট গুলো চেক করতে পারি হ্যাঁ মাইনর রিলিজ হচ্ছে যেগুলা six point one point one রিলিজের পরে যে ছোট ছোট রিলিজ গুলো দেওয়া হয় বা প্যাচ বা বাগ ফিক্সিং সিকিউরিটি রিলিজ এগুলো হচ্ছে মাইনর রিলিজ আপাতত কোনো প্ল্যান নাই তাদের নেক্সট প্ল্যানটা হয়তো six point one point one হবে তখন এখানে লিস্ট পাবো আমরা আর হচ্ছে ফিউচার রিলিজ হচ্ছে আমরা মূলত সবগুলো টিকেটে ফিউচার রিলিজ যদি অ্যাকসেপ্টেড হয় টিকেটটা সেক্ষেত্রে তারা তারপর কি করে সেখানে ফিউচার রিলিজ দিয়ে দেয় হ্যাঁ যেমন এখানে ফিউচার রিলিজ আপাতত অনেক টিকিট সবই ফিউচার রিলিজ দেওয়া আছে হ্যাঁ সাত হাজার ছয়শটা টিকিট আছে ওয়ার্ড প্রেসে সবগুলো ফিউচার রিলিজ দেওয়া আছে একটা একটা করে ধরে তারা বাক্স ক্রাবে কি করে চেক করে একটা করে চেক করে এগুলো যদি ভ্যালিড হয় দেন অ্যাপ্রুভ হয় দেন ফিউচার রিলিজ থেকে নেক্সট মেজর রিলিজ অথবা অথবা মাইনর রিলিজে তারা নিয়ে যাবে হ্যাঁ আমরা যদি একটু দেখি একটাতে যদি ঢুকি এটা হচ্ছে টিকেটটা এখানে তারা যেমন কিওয়ার্ড হ্যাচ এখানে তারা পরবর্তীতে কি করে নিচে এগুলো আপডেট করতে পারে হ্যাঁ একটা টিকেটের যেমন আচ্ছা আচ্ছা এখন এটা তো মূলত একটা টিকিটের ওভারভিউ হ্যাঁ প্রত্যেকটা টিকিটের লিঙ্কগুলো হয় এমন স্ল্যাশ টিকিট স্ল্যাশ আইডি এই আইডিটা মূলত প্রচুর ইউজ হয় বিভিন্ন জায়গায় হ্যাঁ হোয়াটপ্রেসের কোর আর স্ল্যাক কোর ট্র্যাক স্ল্যাক চ্যানেলে যদি আমরা এই আইডিটা দেই তার আগে একটা হ্যাশ দেই তাহলে এই টিকিটের ডিটেলস এখানে চলে আসে হ্যাঁ প্রিভিউ চলে আসে সো আমরা একটু একটা ওভারভিউ নেই এখান থেকে একটা টিকিট আসলে কি কি থাকে হ্যাঁ একটা টিকিটে আমরা শুরুতে দেখবো কি টাইপ কি কি এটা কি টাইপের টিকিট কি কি ধরনের ইস্যু তো বিভিন্ন টাইপের টিকিট থাকে তার মধ্যে একটা হচ্ছে এনহান্সমেন্ট এনহান্সমেন্ট হচ্ছে ফিচার হ্যাঁ? রিকোয়েস্ট নতুন একটা সরি এনহান্সমেন্ট হচ্ছে kind of feature request feature রিকোয়েস্টের মতোই আর হচ্ছে ডিফেক্ট হচ্ছে বাগ যদি বাগ হয় সেক্ষেত্রে বাগ দিতে পারি এনহান্সমেন্ট যদি ইমপ্রুভমেন্ট যদি হয় সেটা এনহান্সমেন্ট আর একদম ফিউচার ফিচার রিকোয়েস্ট যদি থাকে সেটা হচ্ছে ফিচার রিকোয়েস্ট হ্যাঁ এটাতে লিমিটেড অনেক কিছু নাই আমি যদি একটা টিকিট ক্রিয়েটে যাই হ্যাঁ যেমন এখানে টিকিট আসলাম তারপরে ক্রিয়েটে টিকিটে আমি যাই আমরা যদি কোনো বাক পাই ওয়ার্ডপ্রেসের আমরা অবশ্যই এখানে এটা একটা টিকিট ক্রিয়েট করতে পারি হুম আনলেস ওটা যদি সিকিউরিটি ইস্যু না হয় সিকিউরিটি টিকিট হলে তারা নিজেরাই এসে ডিলিট করে দিবে সাথে সাথে হুম আর আমাদের উচিত না এখানে এসে সিকিউরিটি রিলেটেড ইস্যুগুলো এখানে ক্রিয়েট করা যাই হোক আমরা একটা টিকেট কিভাবে ক্রিয়েট করতে পারে হ্যাঁ টিকেটের জন্য আমাদের একটা সামারি দিতে হয় আর ডেসক্রিপশন একটু দিতে হয় এটা কাইন্ড অফ অপশনাল কিন্তু দিলে ভালো হ্যাঁ আমরা যেমন ইস্যু কি ইস্যু হচ্ছে কি একটা পেজে আমরা ডেপ্রিকেটেড নোটিশ পাইলাম এটা লিখলাম যে ডেপ্রিকেটেড নোটিশ ইরর ইস্যু এখানে বললাম কি কোন পেজে গেলে আমরা পাই বা কিভাবে পাইছি রিপ্রোডিউস রিপ্রোডিউস কিভাবে করা যায় আমরা যদি দেই তাহলে তাদের জন্য সুবিধা হয় চেক করা হ্যাঁ তো যেহেতু যারা কাজ করে তারা সবাই আমাদের মতোই কন্ট্রিবিউটর আমরা একজন একজনকে যতটুক হেল্প করতে পারি ততটা আমাদের জন্য সুবিধা নতুবা টাইম স্পেন্ড হবে অনেক আচ্ছা তারপর হচ্ছে টাইপ আমরা নর্মালি বাগই আমরা রিপোর্ট করা হয় আমরা যদি কোনো এনহান্সমেন্ট থাকে অথবা ফিচার রিকোয়েস্ট থাকে এগুলো অ্যাড করতে পারি আচ্ছা টাইপ আরো আরেকটা টাইপ হচ্ছে টাস্ক যেটাকে তারা বলে ব্লেসড টাস্কের পরে ব্র্যাকেটে লেখা থাকে ব্লেসড মানে টাস্কটাকে তারা আসলে ঠিক টাস্ক হিসেবে বলে না তারা বলে যে খুব খুশি হয়েছে টাস্কটা আসার পরে হ্যাঁ এ ধরনের টাইপটা হয় টাস্ক ব্র্যাকেট ব্লেসড আচ্ছা বিভিন্ন টাইপ থাকে এখন আমি তিনটার বেশি দেখতে পাচ্ছি না এখানে যাই হোক তারপর হচ্ছে সেভারিটি এটা কি ধরনের ইস্যু এটা যদি খুবই ক্রিটিক্যাল ইস্যু হয় মেজর অথবা ব্লকার যার কারণে রিলিজ বন্ধ হয়ে যাবে আমরা ওইভাবে দিতে পারি হ্যাঁ, অথবা নর্মাল মাইনর ট্রিভিয়াল নর্মাল এটা নর্মাল থাকে সো আমরা এগুলো চেঞ্জ না করলে ভালো ইভেন যদি আমরা ক্রিটিক্যাল দেই এটা কিন্তু ফিল্টারে চলে যাবে হ্যাঁ এই টিকেটের লিস্টের ক্রিটিক্যালের লিস্টই আছে এখানে তো কমিটার কমিটার হচ্ছে যারা ওয়ার্ডপ্রেসের টিকেট গুলা ফিক্স গুলা কমিট করে হ্যাঁ ওয়ার্ডপ্রেসে কমিট করে তাদেরকে বলে কমিটার কারেন্টলি পঞ্চাশ ষাট জন কমিটার আছে তো প্রত্যেকে এসে এখানে চেক করবে এবং তারা সাথে সাথে যদি ভুল দেওয়া হয় যদি একটা ভুল এখানে যদি আমরা ভুল সিভিলিটি দিই যেটা আসলে ক্রিটিক্যাল না কিন্তু দিয়ে দিলাম তার সাথে সাথে সে একটা চেঞ্জ করে দিবে হ্যাঁ তো আমরা আলটিমেটলি তাদের কষ্ট দেওয়া উচিত না যেটা যেই ক্যাটাগরি ওই অনুযায়ী দিলেই ভালো হ্যাঁ যেমন আমরা এখানে আমরা কি বলে এটা সিভিয়ারিটি অনুযায়ী আমরা ফিল্টার করতে পারি হ্যাঁ যেমন হচ্ছে ticket by group by workflow group by workflow ticket by topic focus বিভিন্ন ওয়েতে এখানে আমরা ফিল্টার করতে পারি টিকেট গুলো দেখি তো আমরা যদি নেক্সট এখানে লেটেস্ট টিকেটে যদি যাই এটা তো লেটেস্ট টিকেট এখানে ডে ওয়াইজ এখানে আমি যে একটা টিকেটে কমেন্ট করলে সেটা লেটেস্টের উপরে চলে আসবে সবার উপরে আরেকটা হচ্ছে যেমন অ্যাক্টিভ অ্যাক্টিভ টিকেটে যাই ইয়েস্টারডে এটাও ডে অনুযায়ী ফিল্টার করে আর কিছু না কম্পোনেন্ট ওয়ার্ক ফ্লো অনুযায়ী যাই আই থিঙ্ক এখানে দেখাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ লেখা থাকে হ্যাচ প্যাচ তারপর এটা দুইটা মাত্র টিকিট মেইন কথা হচ্ছে আমি যদি এখানে ক্রিটিক্যাল দেই ওইখানে ক্যাটাগরিজ দেখাবে যে ক্রিটিক্যালে কয়টা টিকিট মেজরে কয়টা টিকিট আছে নর্মালে কয়টা ওইভাবে তারা চেক করে ভার্সন হচ্ছে এই ইস্যুটা কোন ভার্সনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন ভার্সন আমরা আমি এটা পাইছি হ্যাঁ সেটা এই এই ভার্সন থেকে শুরু হতে পারে ইস্যুটা অথবা লেটেস্ট রিলিজ থেকে শুরু হতে পারে আমরা দিতে পারি যদি না থাকে আমরা কিছু নাও দিতে পারি ট্রাঙ্কও হ্যাঁ, দিতে পারি সেটা সমস্যা নাই তো আমরা বাই ডিফল্ট ডিফল্ট গুলোই রাখবো হ্যাঁ বেশি কিছু দিব না কম্পোনেন্ট আমি যেগুলো বললাম ওয়ার্ডপ্রেসের প্রচুর কম্পোনেন্ট আছে আমরা এই টিকেটটা কোনটার জন্য ওই রিলেটেড কম্পোনেন্ট যদি দিতে পারি ভালো না দিতে পারলে সমস্যা নেই হ্যাঁ এগুলো সব অপশনাল আমি যে রিলেটেড ইস্যুটা রিলেটেড দিলে ভালো প্লাগ ইন অথবা মেনু অথবা ড্যাশবোর্ড এডিটর এভাবে আমরা দিতে পারি সবই বলা যায় যে অপশনাল শুধুমাত্র টাইটেল এবং আর রিকোয়ার থাকলে তো আমাকে দেখাবে হ্যাঁ যত ইজিলি আমরা ক্রিয়েট করতে পারি আর হচ্ছে ওয়ার্ক ফ্লো এবং আচ্ছা কন্ট্রিবিউটর ফোকাস আমরা এখানে একটা সিলেক্ট করে দিতে পারি এই ইস্যুটা আসলে কোনটা ইস্যুটার সাথে কোন ফোকাসটা রিলেটেড হ্যাঁ জড়িত যেমন এই ইস্যুটা কি অ্যাক্সেসিবিলিটি অথবা এটা কি জাভা স্ক্রিপ্ট রিলেটেড নাকি সিএসএস নাকি ডগস হ্যাঁ ডকুমেন্টের জন্য এটা ইস্যুটা বানানো নাকি অ্যাডমিন টেমপ্লেট আমরা ওই অনুযায়ী ফোকাস দিতে পারি পরবর্তীতে কমিটাররা এই ফোকাস ধরে তারা ফিল্টার করতে পারে হ্যাঁ পারফরমেন্স তারপরে কোডিং স্ট্যান্ডার্ড বিভিন্ন কিছু আমরা দিতে পারি আর হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডটা অনেক বড় একটা জিনিস এখানে প্রপারলি কিওয়ার্ড অ্যাড করা এবং আমি এখানে যাই দেই না কেন এগুলো কিন্তু নিচে অটোমেটিক প্রিভিউতে চলে আসে হ্যাঁ পরবর্তীতে প্রিভিউ দেখাবে এখানে আচ্ছা কিওয়ার্ডের শুরুতে আসি কিওয়ার্ড হচ্ছে প্রথমত হচ্ছে নিডস প্যাচ প্যাচ হচ্ছে ফিক্স হ্যাঁ আমরা একটা যে ইস্যু ক্রিয়েট করলাম এটা সলিউশন প্রবার যদি কেউ করে সেটাকে বলে কি যে প্যাচ এই টিকেটের জন্য একটা প্যাচ দেয়া হলো হ্যাঁ তো আগে আগে কি হতো প্যাচগুলা ডিপ দিয়ে করা হতো বা এসবিএন দিয়ে ওই প্যাচগুলো ইয়া মূলত ডিপ দিয়ে একটা প্যাচ বানানো হতো হ্যাঁ কিন্তু এখন ইজিলি আমরা কি করতে পারি গিটহাব থেকে পিয়ার ক্রিয়েট করতে পারি হ্যাঁ গিটহাব থেকে ওয়ার্ডপ্রেসে একটা গিটহাব গিটহাব রিপো আছে যেটা হচ্ছে এসবিএন এর মিরর ওয়ার্ডপ্রেস মূলত এসবিএন দিয়ে কাজ করে কিন্তু এসবিএনটা একটা কপি করে তারা গিটহাবে রেখে দিছে যেন আমরা ইজিলি গিটহাবে কাজ করতে পারি এসবিএনটা হ্যাঁ? একটু কমপ্লেক্স তো গিটহাবে আমরা পিয়ার ক্রিয়েট করে দিতে পারি এখানে হ্যাঁ সো ওইটাও একটা প্যাচ সো আমি এই টিকেটের জন্য কোনো ফিক্স নাই সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটার জন্য একটা ফিক্স দরকার হ্যাঁ নিডস প্যাচ যদি এটাতে ফিক্স থাকে তখন এটাতে অ্যাড হয় কি হ্যাজ প্যাচ তার মানে হচ্ছে এই টিকেটে হ্যাজ প্যাচ মানে হচ্ছে একটা প্যাচ আছে টিকেটে হ্যাঁ আর হচ্ছে চেঞ্জেস রিকোয়েস্ট মানে হচ্ছে আমার যে প্যাচটা এখানে আমরা দিছি গিঠা পিয়ার অথবা প্যাচ ওইগুলোতে যদি কেউ রিভিউ করে করার পর যদি বলে যে এই লাইনটা মডিফাই করো তখন এই এই কিওয়ার্ডটা চলে আসে এখানে হ্যাঁ যে বলে কি যে চেঞ্জেস রিকোয়েস্টেড আচ্ছা রিপোর্টার ফিডব্যাক হচ্ছে যে এই টিকিটটা রিপোর্ট করছে এখানে যে সে একটা ইস্যু ক্রিয়েট করলো সে হচ্ছে রিপোর্টার এখন এটা আমরা ফিক্স টিক্স করলাম অনেক কিছু করলাম করার পরে আমরা বসে রয়েছি এটা ফাইনাল কনফার্মেশন দরকার যে রিপোর্টার এটা ফিক্স বলছে কিনা সো তখন আমরা রিপোর্টার ফিডব্যাক এটা দিয়ে দিতে পারি তখন রিপোর্টার এটা দেখলে বুঝবে তার ফিডব্যাক দরকার সে সেখানে কমেন্ট করবে ইস্যুটা ফিক্স হয়েছে কি হয় নাই সে কমেন্ট করে আগ পর্যন্ত এটা আমাদের পজ হিসাবে থাকে নরমালি ড্যাপ ড্যাপ ফিডব্যাক হচ্ছে এই টিকেটে যদি আরেকজন ডেভেলপারের অপিনিয়ন দরকার হয় হ্যাঁ আমরা আমি একটা অপিনিয়ন বললাম যে এটা আমরা করব না বা এইভাবে করা যায় আর আরেকজনের যদি অপিনিয়ন দরকার হয় আমরা ড্যাপ ফিডব্যাক দিতে পারি আরেকজন ডেভেলপারের যদি হেল্প দরকার হয় বা ফিডব্যাক দরকার দরকার হয় তখন এই কিওয়ার্ডটা দিতে পারি এখানে মাল্টিপল কিওয়ার্ড দেওয়া যায় হ্যাঁ আচ্ছা। আর হচ্ছে সেকেন্ড ওপিনিয়ন আমি এখানে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে একটা ওপিনিয়নের সাথে যদি আরেকটা ওপিনিয়ন দরকার হয় হম একটা ওপিনিয়ন উপর ডিপেন্ড করা যাচ্ছে না ইস্যু টিকিট আমরা ক্লোজ করবো কি করব না তখন তারা সেকেন্ড ওপিনিয়নটা দিতে পারে তখন আরেকজন এসে এখানে একটা ওপিনিয়ন দিল তারপরে ডিসিশন নেওয়া হয় ক্লোজ হচ্ছে টিকিট আমরা যখন ক্লোজ করে দিব তখন ক্লোজ কিওয়ার্ড এটা আর তখন আসবে না কিন্তু ফিল্টারে অ্যাভেলেবল আমরা ক্লোজ দিয়ে ফিল্টার করতে পারবো তবে নিডস টেস্টিং নিডস ডিজাইন এগুলো সব সেম টেস্টিং দরকার হলে এটি এই ট্যাগটা থাকে ডিজাইন দরকার হলে এই ট্যাগ ইউনিট টেস্ট দরকার হলে এটা ড্যাব নোট যদি আমার এই ফিল্ড আমার এই কোডের জন্য একটা নোট দরকার হয় ডকুমেন্টেশন তখন এই ড্যাব নোট লেখা থাকে needs dev note dev note যদি অ্যাড করা হয় তখন তারা হ্যাশ ড্যাব নোট দিয়ে দেয় আর ডিজাইনের ফিডব্যাক দরকার হলে নিডস ডিজাইন ফিডব্যাক এখন প্রত্যেকটা চ্যানেলের লোকজনরা কি করে এই বাঘগুলো স্ক্রাব করে বাঘ চেক করতে আসে কিভাবে যেমন টেস্টিং টিম আসে তারা ফিল্টার করে নিডস টেস্টিং এইটা দিয়ে তারা ফিল্টার করে কি কি টিকিট আছে তাদের টিমের জন্য ডিজাইন টিম এসে ফিল্টার করে এটা দিয়ে নিডস ডিজাইন হ্যাঁ ফিডব্যাক দেখতে হলো এটা কেউ যদি ইউনিট টেস্ট লিখতে চায় সে এটা দিয়ে ফিল্টার করে দেখে কোন কোন টিকেটে ইউনিট টেস্ট দরকার সেভাবে কন্ট্রিবিউট করে যদি কেউ দেখতে চায় যে ড্যাব নোট কোথায় দরকার আমি ডকুমেন্টেশন লিখতে চাই সে এইখানে এই ফিল্টার দিয়ে টিকিটগুলো চেক করতে পারে হ্যাঁ ফিল্টারটা এখানে না ফিল্টারটা হচ্ছে আমরা টিকিটে গিয়ে ফিল্টার করতে পারি হ্যাঁ ফিল্টারটা একটু আমি দেখাই দিই এখানে যেমন হচ্ছে একটিভ টিকিটে যাই একটিভ টিকিট তো অনেকগুলো দেখাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে সব একটিভ কারেন্টলি মাইলস্টোন এই যে ওয়াট কোন ভার্সনে কোন টিকিটটা যাবে সিক্স পয়েন্ট ওয়ানের জন্য এই টিকিট হ্যাঁ সিক্স পয়েন্ট টু এর জন্য এটা অ্যাওয়েটিং রিভিউ এটা মানে কেউ রিভিউ করে নাই কোন কমি কমিটার এটা অ্যাপ্রুভ করে নাই অ্যাওয়েটিং রিভিউ এটা অ্যাপ্রুভড ফিউচার রিলিজে যাবে হ্যাঁ এভাবে এভাবে এগুলো হচ্ছে মাইলস্টোন এটাতে আমরা বুঝতে পারি কোনটা কোন টিকেটে যাবে আমি যদি চাই সিক্স পয়েন্ট ওয়ানে কন্ট্রিবিউট করতে আমি এই টিকেটটা চেক করবো হ্যাঁ ওনার হচ্ছে যেই কমিটার এই টিকিটটা নিয়ে এটা মূলত সে এটা টেক কেয়ার করবে হ্যাঁ এমন কিছু সে হচ্ছে ওনার সে এই টিকিটটা কমিট করে মূলত এক কমিটার আরেকজন কমিটারের ওনারশিপে সে তারা চেঞ্জ করতে চায় না কমিটও করেন না এটা আমরা ফিল্টার করতে চাইলে কিভাবে করতে পারি নিউ কাস্টম কুইরিতে যদি যাই এখানে আমি ফিল্টার করতে পারি হ্যাঁ তাহলে লিঙ্কটা হচ্ছে এটা এটা আবিদ কাইন্ডলি দিয়ে দিতে পারো ইয়াতে হুম কুরের যে trac core dot trac dot WordPress dot ORG slash query এখানে এখানে আসার পরে আমি কাস্টম কুইরি এখানে লিখতে পারি হ্যাঁ যেমন আমি যদি দেখতে চাই ক্লোজ ক্লোজ তো হাজার হাজার টিকিট ক্লোজ না অ্যাকসেপ্টেড এ রিপোর্টার আমি রিপোর্টার না এমন টিকিট কি কি এবং এবং হচ্ছে কম্পোনেন্ট যদি আমি বলি যে লগ ইন রেজিস্টার হ্যাঁ লগ ইন রেজিস্ট্রেশনটা হচ্ছে ইউজারের আন্ডার আই থিঙ্ক যাই হোক এখন এইভাবে যদি ইউজার কম্পোনেন্টের যতগুলো টিকিট আছে এগুলো যদি আমি দেখতে চাই যেগুলোতে আচ্ছা আর হচ্ছে কি যেমন ফোকাস অথবা কিওয়ার্ড যেই টিকেটটাতে যেমন টেস্টিং দরকার হ্যাঁ পোকা কিওয়ার্ডস কোন নিডস টেস্টিং আমি দেখতে চাচ্ছি কোন কোন টিকেটের টেস্টিং দরকার আমি ওগুলো টেস্ট করব আমি কন্ট্রিবিউট করব এটা ফিল্টার করলাম দেখতে পাচ্ছি একত্রিশটা টিকেট আছে যেগুলো হচ্ছে নিডস টেস্টিং হ্যাঁ কিওয়ার্ড আছে এই টিকিটগুলোতে তো প্রত্যেকটা টিকেটে গিয়ে আমি কন্ট্রিবিউট করতে পারি যেমন ফিউচার রিলিজে এটা এটা অ্যাপ্রুভ কিন্তু ফিউচার রিলিজ কোনো মাইলস্টোন নেই এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু এটা সিক্স পয়েন্ট টু এর জন্য যাবে যদি এটাতে যাই এটাতে সবকিছুই আছে কি কি আছে এটাতে has screenshot has patch needs testing এটাতে একটা ফিক্স আছে হ্যাজ প্যাচ এবং এটা টেস্ট দরকার সো আমি যদি কিউ টিম থেকে আসছি আমি এখানে আসবো আসার পরে টেস্ট করে একটা রিপোর্ট দিব এখানে হ্যাঁ প্রত্যেকের কমেন্ট গুলো এখানে থাকে এবং এখানে আমি একটা রিপোর্ট দিতে পারি টেস্ট টেস্ট রিপোর্ট আমি কোন ব্রাউজারে চেক করলাম কোন ওয়েসে চেক করলাম কোন ওয়ার্ডপ্রেস ভার্সন এগুলো আমরা চেক করতে পারি যেমন এই টিকেটে যেমন ফোকাস হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাডমিন হ্যাঁ এখানে আমরা চাইলে এগুলা চেঞ্জও করা যায় অ্যাপ্রোপ্রিয়েট চেঞ্জ করতে হবে হ্যাঁ এর বেশি কিছু করা যাবে না এবং এগুলো চাইলে আমরা এগুলো মূলত কম্পিউটাররা করে রিজলভ অথবা ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট বলে ক্লোজ করে দেয় হ্যাঁ আর হচ্ছে যদি আমরা প্যাচগুলো মূলত থাকে এই দেখি কোথায় আছে এখানে এটা হচ্ছে টিকেটের টাইটেল এটা হচ্ছে ডেসক্রিপশন এটা হচ্ছে focus component severity milestone keyword priority এবং অ্যাটাচমেন্টে মূলত প্যাচগুলো অ্যাটাচমেন্টে থাকে হ্যাঁ? আচ্ছা অ্যাটাচমেন্টে তো ইমেজও থাকে পুল রিকোয়েস্টে থাকবে হোয়াট গিটহাবের পিআর এর লিস্টগুলো এখানে থাকবে অটোমেটিক এখানে চলে আসবে অটোমেটিক একটা বটের একটা বট এখানে একটা কমেন্ট করে দিবে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে এই টিকেটটাতে যদি আমি ইন্টারেস্টেড থাকি তাহলে আমি কি করতে পারি আমি এখানে ওয়াচ দিস টিকেটে দিয়ে দিতে পারি তাহলে আমার নাম চলে আসবে হ্যাঁ? আমি নোটিফিকেশন পাবো এই টিকেটে কেউ কমেন্ট করলো না কি করলো আমরা ওয়াচ করতে পারি হ্যাঁ? আচ্ছা আর আমাদের পিয়ার গুলো প্যাচ গুলো হচ্ছে এটাই হ্যাঁ? যেমন এটা ফিক্সটা এটা হচ্ছে একটা প্যাচ এই ফিক্স ফিক্সটা দিছে হ্যাঁ এটা অ্যাটাচমেন্ট আকারে আছে এবং ফিক্সটা ওকে এই হচ্ছে একটা টিকেট ওভারভিউ আর কি এখানে আর কি বাকি আছে কিওয়ার্ড যেমন মোটামুটি privacy review copy copy copy কথাটা হচ্ছে আমি প্রথমে এটা বুঝি নাই পরবর্তী বুঝতে পারছি এটা কপি হচ্ছে টেক্সট হ্যাঁ আমার আমি একটা টেক্সট লিখলাম আমার একটা থিমে এই টেক্সটটা চেক করার জন্য তারা এই এই ট্যাগটা ইউজ করে হ্যাজ কপি রিভিউ হ্যাঁ অথবা নিডস কপি রিভিউ এখন এটা যখন থাকবে তখন টিম লিডরে এসে বা রিপ্রেজেন্টেটিভরা এসে এখানে চেক করবে টেক্সটটা ঠিক আছে কিনা না থাকলে তারা রিকমেন্ড করবে হ্যাঁ? আচ্ছা আর ওয়ার্ডপ্রেস যেটা বলে টিম র্যাপস বলতে টিম লিড বোঝায় না তাদের টিমের কোনো লিড নাই হ্যাঁ তারা রিপ্রেজেন্টেটিভ বোঝায় টিম র্যাপস বলতে আর প্রত্যেকটা রিলিজে কিছু লিড থাকে যেমন সিক্স পয়েন্ট ওয়ানেরও কিছু লিড আছে আমরা লিডদের একটা চ্যানেলও আছে সেখানে আমরা লিডদের লিস্ট দেখতে পাই হ্যাঁ? তো মোটামুটি ক্রিয়েট টিকিট ক্রিয়েট করার জন্য এগুলোই একটা ওভারভিউ কমেন্ট করার আগে আমরা এখানে প্রিভিউ দেখতে পাই হ্যাঁ এটা তো আমি টিকিট ক্রিয়েট করতে আসছে আমি যদি কমেন্ট করতে চাই যে কোনো একটা টিকিটে যাই যেমন একটা টিকিটে গেলাম আমি এই টিকিটে যদি আমি কমেন্ট করতে যাই ডেমো কমেন্ট কি করবো এখানে প্রিভিউ দেখাচ্ছে না এই যে প্রিভিউটা এখানে হ্যাঁ। তারপর আমি কি করলাম কিওয়ার্ড নেট স্পেস দিলাম আচ্ছা এটা নিচে চলে আসছে এবার আমরা কিওয়ার্ড এড করতে পারি রিলেটেড কিছু আমরা এমন কিছু করবো না যেগুলো রিলেটেড না রিলোড হ্যাঁ? দেই দেখি কোনো চেঞ্জ হয়েছে কিনা চেঞ্জ হয় নাই নিডস প্যাচ নাই ওকে ফাইন গ্রেট এই হচ্ছে মোটামুটি টিকেটের একটা ওভারভিউ আমরা কিভাবে টিকিট ক্রিয়েট করতে পারি এবং টিকিটগুলো আমরা কিভাবে ব্রাউজ করতে পারি কিভাবে কুইরি করতে পারি হ্যাঁ ফিল্টার করতে পারি আমার পক্ষ আমার আমার এন্ড থেকে আপাতত এতটুকুই টিকেটেড ওভারভিউ এখন সবার কোনো কোশ্চেন থাকলে আমরা এগুলো নিতে পারি হ্যাঁ বা আমরা ওপিনিয়ন শেয়ার করতে পারি আবির তাহলে ইয়ে করতে পারবো কিছু বলার থাকলে শেয়ার করতে পারবে এখানে হ্যাঁ আজকে রবিন ভাই আসলে অনেক কিছু দেখা দিল আমাদের কিভাবে করে আসলে টিকিট ক্রিয়েট করতে হয় এরপর ট্র্যাকে কিভাবে সবকিছু ফিল্টার করতে হয় এরপর কিভাবে আসলে এগুলোই হচ্ছে একদম গতকালের পরের পার্টি হচ্ছে আসলে এগুলা মানে হচ্ছে কিভাবে আমরা এই ইস্যুগুলো ক্রিয়েট মানে ইস্যুগুলো হচ্ছে এই টাস্কগুলো ক্রিয়েট করব এন্ড ওগুলা হচ্ছে পরে আসলে যারা হচ্ছে ফিক্স করবে তাদেরকে অ্যাসাইন করব এন্ড কোনো হচ্ছে কিভাবে আসলে ওখানে ঠিকঠাক ভাবে আমরা ট্যাগ দিতেছি কিনা যেমন যেটাতে আসলে ডেভেলপার অপিনিয়ন নিডেড সেটাতে ওই ট্যাগ দেওয়া হইতেছে কিনা তারপর ওইসব এইগুলোই আসলে আমাদের এই কোড ট্র্যাকের পুরা একদম সম্পূর্ণ একটা ওভারভিউ তো এইটা সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা করতে পারি কারো কোশ্চেন নাই ঠিক আছে মোটামুটি আমরা কোড ট্র্যাক নিয়ে অনেক কিছু জানতে পারলাম তো শুরুতে যেটা হয় যে আসলে অনেকের আইডিয়া থাকে না কোথায় রিপোর্ট করব কোথায় কি করব হ্যাঁ তার জন্য মূলত এই ওয়ার্কশপটা নিয়ে আমরা একটু ওভারভিউ দেয়া যে কোন কোথায় গেলে আমরা টিকিট গুলো পাবো হুম তারপর কিভাবে ফিল্টার করতে পারবো কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো এখানে আমরা কোডিং রিলেটেড কোনো কিছু শেখাচ্ছি না আমরা একটু কিভাবে গ্যাট স্টার্ট গ্যাট স্টার্টেড আমরা করে দিলাম যেন সবাই কন্ট্রিবিউট করতে পারে এবং ঠিকঠাক মতো আমরা যেন প্রপারলি কন্ট্রিবিউট করতে পারি ওয়ার্ডপ্রেস কমিউনিটিকে আমরা আরো ইমপ্রুভ করতে পারি মোটামুটি এই আমরা হ্যাঁ নেক্সট পর্বে হচ্ছে আমরা আরো অনেক কিছু দেখবো যে কিভাবে আসলে এই যে আমরা এগুলো হচ্ছে ক্রিয়েট করলাম আজকে যে টিকিট গুলা তো এগুলো হচ্ছে কিভাবে আমরা এরপর এগুলা আহ গিটহাবের সাহায্যে আমরা এগুলা এইগুলোই ফিক্স করতে পারি এই টিকিট গুলো অথবা যেগুলো এক্সিস্টিং টিকিট আছে সেগুলো আমরা আসলে কিভাবে ফিক্স করতে পারি এন্ড সেগুলো আমাদের আমাদের এন্ড থেকে আমরা কিভাবে গিটহাবে পুশ করতে পারি এন্ড এরপর ওয়ার্ডপ্রেস এটা কি করে ওরা কিভাবে এটা মার্চ করে ওদের কোডে তো এই বিষয়গুলো আমরা জানবো নেক্সট পর্বে তাই তো রবিন ভাই হ্যাঁ হ্যাঁ আমরা লাস্ট ডেতে আমরা দেখবো কিভাবে ফিক্স করতে হয় হ্যাঁ গিটহাব পিআর পিআর কিভাবে সিনক্রোনাইজ হয় কোড ট্র্যাকের সাথে আমরা পিআর এ যদি গিটহাব পিয়ারে যদি কমেন্ট করি এগুলো অটোমেটিক কোর ট্র্যাকে চলে আসে হ্যাঁ তো ওইভাবে তারা আমরা কোর কমিটার প্রপস প্রপস হচ্ছে একটা টিকেটে যারা কন্ট্রিবিউট করে তাদের কন্ট্রিবিউশন রিকগনাইজ করার জন্য প্রপস দেওয়া হয় হ্যাঁ তো প্রপস গিটহাব প্রোফাইল নেম এবং ওয়ার্ডপ্রেস প্রোফাইল নেম দুইটা ডিফারেন্ট হলেও তারা ওইভাবে ম্যাচ করে প্রপসগুলো দিয়ে দেয় হ্যাঁ কমেন্ট দেখে প্রপসগুলো দিয়ে দেয় এই হচ্ছে আশা করি আমরা আগামী দিন গিটহাব পিয়ার নিয়ে আলোচনা করতে পারবো আজকে এন্ডিং এ কেউ যদি কোনো কিছু আমরা মতামত দিতে পারি শুনতে পারি অথবা আমরা ক্লোজ করে দিব আমরা খুব একদম শেষের পর্যায়ে চলে আসছি তাহলে আমরা আজকের মতো ক্লোজ করতে পারি আশা করি সবাইকে অনেক ধন্যবাদ থাকার জন্য আমরা এবং চেষ্টা করব যেন আমরা চেষ্টা করবো ওয়ার্ডপ্রেস কোর করে যেন কন্ট্রিবিউট করতে পারি এটা ওয়ার্ডপ্রেস কমিউনিটি সবার জন্যই ভালো হবে ওকে তো সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ভাই থ্যাংক ইউ